হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই সালে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ছায়াপথের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আগামী সময়গুলোতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা আপনাদেরকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুয়েত দেশটি নিয়ে যে দেশে কাজ করার জন্য পৃথিবীর নানান দেশের মানুষ সেখানে গিয়ে থাকে কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ পানির কিনারা এ দেশে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সেটা সরাসরি দিতে পারে না তাকে অবশ্যই তার স্ত্রী মা বোন অথবা অন্য কারো মাধ্যমে পাঠাতে হবে এই দেশে এমন একটি নিয়ম আছে যে এই দেশের মহিলা যদি কোনো বিদেশে পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তানেরা কুয়েতের নাগরিকত্ব পাবে না কুয়েতে সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে এরা সবাই গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কখনো কখনো দেশটির ভিক্ষুকদেরও গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতে দেখা যায় আপনি যদি কুয়েত দেশটিতে ঘোরেন তাহলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন এখানে সবাই তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে হয়তো আপনি কাজ শেষে বাসায় ফিরছেন আর দেখবেন রাস্তার উপরে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পড়ে আছে অথবা প্রায় নতুন ব্যবহৃত কোনো গাড়ি মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটির উত্তরে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত এই দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি এই শহরটি অন্যান্য ধনী দেশের তুলনায় ছোট হলেও বিশ্বের মধ্যে ধনী দেশের দরে কুয়েত চতুর্থ অবস্থানে রয়েছে এবং এ দেশের শতকরা নব্বই পার্সেন্ট আয় আসে তেল বিক্রয় থেকে আরবের অন্যান্য দেশগুলো থেকে কুয়েত একদমই আলাদা একদিকে যেমন বোরকা পরা নারী চোখে পড়ে তেমনই দেখা যায় স্কার্ট পরা তরুণীকে এই দেশটিতে দু রকমের সংস্কৃতি চোখে পড়ে এই দেশ এই দেশের মহিলারা যেমন গাড়ি চালায় তেমনি পাল্লা দিয়ে স্কুল কলেজ অথবা ব্যবসায় প্রতিষ্ঠানে ছেলেদের সাথে পাল্লা দিয়ে চলছে এই দেশে মহিলাদের ভোটে দাঁড়ানোর উপরেও সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে এবং এজন্য উচ্চ পরিমাণে টাকাও খরচ হয় এবং আপনি এটা জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি তা সত্ত্বেও এখানে গল্ফ খেলার জন্য দুই সালে মাঠ বানানো হয় মজার বিষয় হলো এই দেশ অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও এই দেশে বাংলাদেশ অথবা ভারতের মতো রাস্তার পাশ দিয়ে ফেরিতে করে জিনিসপত্র বিক্রি করা হয় পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত এই দেশের ষাট শতাংশ মানুষই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না কুয়েত দেশটির মানুষেরা আসলে কতটা অলস তা এফসির মতো রেস্টুরেন্টে গেলে বোঝা যায় এখানে কোক খেতে কাউকে বারবার কাউন্টারে যেতে হয় না টেবিলের পাশে রাখা ফাউন্টেনের বোতাম চাপ দিয়ে নিজেরাই নিজেদের গ্লাস ভরে নেয় এই দেশের মানুষ সাধারণত অন্যান্য দেশের মানুষের তুলনায় মোটা এবং যারা এই দেশে কাজ করতে আসে তাদেরকেও এই দেশে এসে মোটা হয়ে যেতে দেখা যায় গ্রীষ্মকালে এ দেশে এতটা গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তখন এই দেশটিতে রাস্তার উপরে অনেককে ডিম বাঁচতে দেখা যায় কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে গরমের জন্য তাদের জাতীয় দিবস পরিবর্তন করতে বাধ্য হয় বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার বলা হয় কুয়েতকে আর এখানকার তেলের ষাট পার্সেন্টই যায় এশিয়ায় এখানকার অধিকাংশ মানুষ তেল উত্তোলন এবং তেলের ব্যবসার সাথে যুক্ত বর্তমানে এখানকার মানুষের মাথাপিছু আয় প্রায় এক লক্ষ ডলার কুয়েত দেশের প্রায় আশি শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং বাকিরা খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালন করে কুয়েত একমাত্র দেশ যেখানে সবচেয়ে বড় আতসবাজি ফোটানো হয়েছিল এবং এই আতশবাজি ফুটানোর উৎসবটি গিনেস বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে কুয়েতের আইন আরব এবং ওয়েস্টার্ন উভয় দেশেরই নিয়ম মেনে তৈরি করা হয়েছে দেশটির আইন ব্যবস্থা অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয় এই দেশটির আইন ব্যবস্থা ব্রিটিশদের আইন ফ্রান্সের আইন এবং ইসলামের আইন অনুযায়ী পরিচালিত হয় কুয়েতের মানুষরা খাবার হিসেবে খুবুজ নামের একটি বিশেষ রুটি খায় কুয়েতের মানুষ আলখেল্লা পরে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে কুয়েতের সৈনিকরা তাদের পেশা থেকেও আত্মসম্মান বোধকে সবার উপরে দেখে ভিউয়ার্স কুয়েত দেশটিতে ভালো দিক থাকলেও আরও অন্যান্য অন্ধকার দিক রয়েছে এই দেশটি টানা তিনবার প্রবাসী দেশ হিসেবে খারাপ দেশের খেতাব পেয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ